প্রিয় ভাইরা আপনাদেরকে আমরা বলেছিলাম যে হাদির সরের এই চোর চোর আমরা ধরতে পারি নাই আমরা এই যে টলারটি আটক করেছি টলারের মধ্যে গরু আছে আচ্ছা এই টলাটা আগে নামাও আমরা এই টলারের মধ্যে কই গরু কই এই যে গরু টলারের মধ্যে আপনারা দেখেন এই যে আমরা গরু টলারের মধ্যে গরু গরু আমরা পেয়ে গেছি আপনারা দেখেন এই চোর ধরতে পারি নাই চোর হাদির চোরের মধ্যে ঢুকছে আমরা গরু ধরতে সক্ষম হয়েছি আমরা এখন ট্রলারটা বের করব আমাদের সাথে লোকজন যারা আছে সব পলাই গেছে এই ভাত এখানে লোকজন আছে আমরা করে আমরা ডাহাডাই করে আমরা আগে আইবেন না তলাটাকে নামান তলাটা নামাই দাও তলাটাকে নামাই দাও ওই দেখেন চোরের দাও চোর চেষ্টা করেছে আমি দুর্বল কাজ করছি আমি একলা বুঝ করবো ওগুলা আমি টলটা ভিড়ে দেবো আমি না মানুষ আমি বুঝ করলাম আমরা আমাদের ডাক শুনে এলাকার লোকজন আসছে দুর্ভাগ্যজনক আমরা এখন আসি এখানে আচ্ছা এটা নামা তোরা কেটে নামাই টলাটাকে নামাই দাও টলাটাকে নামাও টলাটা নামাও আমাদেরকে আক্রমণ করার জন্য দা কাশি নিয়ে এটা টলারে ছিল আমরা এই চোর চোর ধরে চোর ধরতে পারি নাই হ্যাঁ? কে করে নাই জানা করে ওটা ধরে ধরো এই সুরে চাল এই সুরে চাল দাও আগে উঠে নিচে আছে সুর সুর উড়ে যায় হ্যাঁ হ্যাঁ না ওই যে লাইভ উড়াইটা এটা পুরো সারি করু এর মধ্যে করু প্রিয় ভাইয়েরা জীবনের প্রিয় ভাইয়েরা জীবন ঝুঁকি রেখে আজকে এই গরু তো ধরতে পারিনি ঠিকই কিন্তু গরু ধরে আমি এনেছি কলা সহ কলা সহ আমরা গরু আনছি কলা সহ কলা সহ আমরা গরু আটক করছি গরুগুলা রকম আনছে কিছু হাজির স্বরের বিখ্যাত স্বর খোকন ছিল ডলারে এটা সুডান এ সুডান থাক থাক এ থাক থাক করুন আরো আছে আরেকটা থাকলে হেডের কল্লাটা বাড়ি চলে যাচ্ছে ভাই করাচ্ছে ভাই সরে কিভাবে গরুগুলা এই টলার মধ্যে ঢুকাইলো আল্লাহ ওদের কি ব্রেন বিশাল ওদের কি ব্রেন করেকটা করেকটা সবাইকে নিয়ে তিনটা কাকা কি দিই কই করাটা কই বাসা ভাই করাতা করাত দেন Yeah, yeah. পাশে আবার খাই আরো পাশে কাট আগে উঠে কাটে আরে আগে ওইটা কাটে এইটা কাট এইটা কাট এত কথা কোকা তোরা এত কথা কোকা